লেডিস অ্যান্ড জেন্টেলম্যান স্বাগত জানাচ্ছি আজকে ওপেন নেচার শোতে প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের শোতে হয়তো একটু বেশি নয়েজ শোনা যাবে কারণ আমি আজকে যেখানে এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আপনারা আমি বেশ উঁচু একটা জায়গাতে দাঁড়িয়ে আছি এই জন্য এখানে বাতাসের শব্দটা একটু বেশি হয়তো হতে পারে আর সেই সাথে সাথে এই কাছে একটা বিয়ে বাড়ি আছে সেখানে মাইকের একটা সাউন্ড হচ্ছে এই জন্য একটু বেশি নয়েজ থাকতে পারে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ কথা না বাড়িয়ে চলে যায় আজকের মেইন টপিক্সে আপনারা হয়তো ইতিমধ্যে আমাদের কমিউনিটি পোস্ট এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে জেনে গিয়েছেন আজকের বিষয় কি আজকের বিষয়ে আমরা কথা বলবো এনএফটি নিয়ে এনএফটি নিয়ে কথা বলার কিছু কারণ রয়েছে আমি কিছুদিন আগে অর্থাৎ গত সপ্তাহের যে ওপেন ন্যাচার শোটা আছে সেখানে কথা বলেছিলাম ব্লক চেইন নিয়ে ব্লক চেনের একটা বড় সাবজেক্ট একটা বড় শাখা হচ্ছে এনএফটি এটা আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকলে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এবং সেই সাথে সাথে যারা এনএফটি সম্পর্কে জানেন না তারা অবাক হয়ে যাবেন তাই আপনাদেরকে অনুরোধ করব যদি আপনারা এনএফটির থামনিলটা দেখে এনএফটি লেখাটা দেখে থামনিল হোক ডিসক্রিপশন হোক অথবা ভিডিও টাইটেল হোক দেখে যদি ক্লিক করে থাকেন ভিডিওটাতে এই অল্প একটু সময় ভিডিওটা মন দিয়ে দেখুন আশা করছি যে আপনার এনএফটি সম্পর্কে জানার আগ্রহটা বাড়বে কারণ আমি এখানে আপনাদের সাথে এমন কিছু তথ্য উপস্থাপন করব যেটা আপনাদের মধ্যে কিউরিসিটি তৈরি করবে সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না আর যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এনএফটি এটা হচ্ছে তিনটা ওয়ার্ডের তিনটা প্রথম letter N non F fungible টিফো টোকেন অর্থাৎ এনএফটির ফুল ফর্ম হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন বিষয়টা যদি বুঝতে হয় আমাদেরকে আমি একটু সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব একটু মন দিবেন কারণ এই সাবজেক্টটা আসলে খুব সহজ করার মতো সুযোগ নেই এখানে আপনারা একটু মন দিন আমি চেষ্টা করছি যতটা সম্ভব সহজে বোঝানো এই এনএফটিটা হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে সমমানের কোনো জিনিস দিয়ে এই বস্তু একটা বস্তুকে আরেকটা বস্তু জায়গায় প্রতিস্থাপন করা যায় না ব্যাপারটা একটু উদাহরণ দিলে আপনাদের কাছে ক্লিয়ার হবে ব্যাপারটা হচ্ছে এরকম ধরুন আমরা পাঁচশো টাকার একটা নোট নিয়ে একটা দোকানে গেলাম দোকানদারকে বললাম ভাই আমার এটা একটু খুচরা করে দেন দোকানদার আমাকে পাঁচটা একশো টাকার নোট দিল তাহলে আমি কিন্তু ওই পাঁচশো টাকার নোটটার জায়গায় এই পাঁচটা একশো টাকার নোটকে সমমানের ভিত্তিতে প্রতিস্থাপন করতে পারলাম অর্থাৎ রাখতে পারলাম আমি খুশি মনে আসলাম আমার মনে হলো না যে আমি তাকে একটা টাকা দিলাম সে আমাকে চারটা টাকা দিল অথবা আমি তাকে দেখতে ভিন্ন রকম একটা বস্তু দিলাম সে আমাকে দেখতে অন্যরকম আরেকটা বস্তু দিল তাহলে এটা ঠিক হলো না আমার কাছে মনে হলো না এটাই ঠিক আছে আমার কাজটা হয়ে গেছে এবং আমার টাকাটা আমার কাছে আছে তাহলে যে যে উদাহরণটা দিলাম এটা হচ্ছে একটা ফানজেবল টোকেনের উদাহরণ ফানজিবল বস্তুর উদাহরণ এখন নন ফানজিবল তাহলে কি ধরুন আপনাকে বলা হলো হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস আপনারা যারা পড়েছেন তারা হয়তো জানবেন মিসির আলী একটা খুবই জনপ্রিয় চরিত্র হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাসের মধ্যে বলা হলো যে আপনি একটা কাজ করেন হুমায়ুন আহমেদ স্যারের যে মিসির আলী চরিত্রটা আছে এই চরিত্রটা জায়গায় অন্য একটা চরিত্র বসিয়ে হুবহু ওই রকম একটা লেখা লিখুন এটা কি কখনো সম্ভব হবে মিসির আলি লিখতে গেলে মিসির আলীকেই আনতে হবে মিসির আলীর জায়গায় অন্য কিছু বসালে কিন্তু মিসির আলি হবে না এইটা হচ্ছে নন ফান্সিবল আর একটু সহজ কথায় বলতে গেলে এনএফটি হচ্ছে এমন একটা ব্যবস্থা এমন একটা প্রসেস যেখানে একটা অদ্বিতীয় জিনিস যার কোনো সেকেন্ড কপি নেই পৃথিবীতে এই রকম একটা জিনিসের মালিকানা নিশ্চিত করা অর্থাৎ সেই জিনিসটা যে আমার এটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হবে কি করে আমি বললেই হয়ে যাচ্ছে না মনে করুন আমি যে টি শার্টটা পরে আছি এখন এই টি শার্টটা আমার এটা আপনারা আমার গায়ে দেখতে পাচ্ছেন বলে বুঝতে পারছেন কিন্তু এই টি শার্টটা যদি অন্য একজন এখন খুলে গায়ে দিয়ে দেয় তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে টি শার্টটা আমার নাকা এই মালিকানাটা নিশ্চিত করে এবং এটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করে এই এনএফটি আর এই মালিকানা নিশ্চিত করার ফলে কি হয় এটার কপি তৈরি হয় না কপি তৈরি হয় না বলতে ধরুন আপনি একটা ছবি ছবিটা আপনি এঁকেছেন এঁকে আপনি এটাকে এনএফটির যে প্রসেস আছে সেই প্রসেসে নিবন্ধন করলেন তাহলে কি হবে এই এটার একটা কপি যদি কেউ তৈরি করে এটা পরে আপনি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করলেন সেখান থেকে একজন কপি করে নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে এটা সে দাবি করলো তার তখন কি হচ্ছে এই ছবিটা যে কিনতে চাইবে সে চলে যাবে আপনার আপনি যেখানে যে ব্লক চেনে এই এনএফটিটাকে লিস্ট করেছেন সেখানে সেখানে গিয়ে সে দেখতে পারবে মালিককে এবং যে এটা কপি করে নিয়েছে সে কিন্তু মালিক দাবি করলেও কেউ তাকে আর বিশ্বাস করবে না তার কাছ থেকে এই জিনিসটা কিনবে না তো এই ব্যবস্থাটাকে যে প্রসেসটা নিশ্চিত করে সেটাই হচ্ছে এনএফটি এই ব্লক চেইনের কথা কিন্তু আমি আমার গত ভিডিওতে বলেছিলাম ভিডিওটা আমি সুন্দরবনে রেকর্ড করেছিলাম আপনারা দেখেছেন কি না জানি না দেখে থাকলে ভালো যারা ভিডিও দেখছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন সবাই যারা দেখছেন প্লিজ প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ভিডিওটা দেখছেন ব্লক চেইন হচ্ছে এই এনএফটিটাকে যে প্রসেস করা হয় যেখানে এনএফটিটা আমার এইটা আমি ফার্স্ট এন্ট্রি করি যে সিস্টেমের মধ্যে সেই সিস্টেমটাই হচ্ছে ব্লক চেইন অর্থাৎ ধরুন আমি একটা ছবি এই এনএফটি হতে পারে একটা ছবি কোনো একটা সম্পদ কোনো একটা প্রাচীন বস্তু বা খুব আকর্ষণীয় কিছু যে যা কিছু হতে পারে তবে মনে রাখতে হবে এটা হতে হবে মানে মাস্টার কপি আর নাম্বার ওয়ান কপি এটার কোনো বিকল্প থাকবে না পৃথিবীতে যার কোনো বিকল্প থাকবে না এই ধরুন অর্থাৎ এনএফটি হতে গেলে মানুষ একটা অ্যাসেট আপনার কাছ থেকে একটা ডিজিটাল অ্যাসেট আপনার কাছ থেকে অনেক পয়সা দিয়ে কিনবে তার তো একটা কারণ থাকতে হবে নিশ্চয়ই তার পেছনে কিছু ব্যাকগ্রাউন্ড থাকতে হবে ধরুন ধরনের একটা বস্তু তো এই জিনিসটা ধরুন একটা ছবি দিয়েই যদি বোঝায় একটা ছবি আমি আঁকলাম আঁকার পরে এটাকে আমি ব্লক চেনে এন্ট্রি দিলাম যে দিস ইজ দ্য পিকচার এবং এটার ক্রিয়েটর হচ্ছে আমার নাম দিলাম রিপন হালদার এটা আমার অ্যাড্রেস দিলাম ইত্যাদি ইত্যাদি দিয়ে আমি এটাকে যখন সাবমিট করে দেবো মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু ব্লক চেনে সাবমিট হয়ে গেল সাবমিট হওয়ার পরে আমি নিজে যে সাব সাবমিট করেছি আমিও আর এটা কখনোই এডিট করতে পারবো না যদি না পৃথিবী ক্র্যাশ করে টোটাল ব্লক চেইন ক্র্যাশ করে তাহলে এই তথ্য ধ্বংস হয়ে যাবে না হলে আর কখনোই ধ্বংস হবে না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ এটা দেখতে পাবে সো এই অ্যাসেটটা যদি এরপরে কেউ দাবি করে যে এটা অন্য কেউ ক্রিয়েট করেছে অন্য কেউ এঁকেছে তাহলে কিন্তু সেটা আর কোনোভাবেই প্রুফ হচ্ছে না এখন কি হবে আমার কাছ থেকে একজন অ্যাসেটটা কিনলো কেনার পরে ব্লক চেনের মাধ্যমে সে কিনবে কেনার পরে অটোমেটিক্যালি আরেকটা সেকেন্ড ব্লক তৈরি হবে ব্লক কি এটা আমি আমার গত ওপেন নাচের শোতে বুঝিয়েছি যদি আপনার বুঝতে ইচ্ছা করে তাহলে আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন এই সেকেন্ড ব্লক যেটা তৈরি হবে সেকেন্ড ব্লকের মধ্যে আমার পরে যে কিনছে আমার কাছ থেকে যে কিনছে তার রেকর্ডটা এন্ট্রি হবে অর্থাৎ সে একটা মালিক হবে এর এইভাবে যে পরপর পরপর কিনতে থাকবে এদের সবার নামে আস্তে আস্তে ব্লক চেনের মধ্যে ব্লকের মধ্যে এন্ট্রি হতে থাকবে এটা হচ্ছে ব্লক চেনের সুবিধা তাহলে দেখুন আপনি কিভাবে নিশ্চিত করতে চান কপিরাইট নিবন্ধন করবেন কপিরাইট নিবন্ধন করলেও যে কপি হচ্ছে না প্রোডাক্টের বা কোনো কিছু এটা কিন্তু না হচ্ছে এই ব্লক চেন কিন্তু কপিরাইট টোটালি রুখে দিতে একটা মারাত্মক পথ এবার একটা চমকে যাওয়ার মতো তথ্য আপনাদেরকে দিচ্ছি গত বছর অর্থাৎ দুই সালে টুইটারের সিইও জ্যাক ডোরশির প্রথম টুইট অর্থাৎ তিনি প্রথম যে টুইটটা করেছিলেন তিনি বিক্রি করেছেন এনএফটি হিসাবে বিক্রি করেছেন two point nine million dollar যার বাংলাদেশি মুদ্রায় প্রাইস হচ্ছে সাতাশ কোটি এগারো লক্ষ টাকা চিন্তা করে দেখুন একটা টুইট এই দামে এই প্রাইসে বিক্রি হয়েছে তাহলে এনএফটির পাওয়ার কতটা আরও একটা তথ্য আমি আপনাদেরকে দেব এটা হচ্ছে দুই সালের কথা আমি বলছি স্ক্রিনে যে এনএফটিটা দেখতে পাচ্ছেন এটা দেখে কি মনে হচ্ছে খুবই সাধারণ একটা অ্যানিমেশন হয়তো এটা হচ্ছে পৃথিবীর প্রথম এনএফটি এটা তৈরি করা হয়েছিল অর্থাৎ ব্লক চেন লিস্টেড করা হয়েছিল দুই সালে দুই সালে এই এনএফটিটা মাত্র পাঁচ ডলারে সেল হয় কিন্তু মজার ব্যাপার কি জানেন গত বছরই দুই সালে one point four million dollar এটি সেল হয়েছে সেই পাঁচ ডলার ডলারের এনএফটি আজকে হয়তো আপনি এক ডলার দু ডলার একটা এনএফটি বানালেন অথবা আপনি যে একটা এনএফটি ক্রিয়েট করলেন সেটা আজকে কোনো প্রাইস না হতে পারে পাঁচ বছর পরে সেটা আপনাকে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বানিয়ে দিতেও পারে এটা কিন্তু এনএফটির পাওয়ার আগামীতে এনএফটির কোনো বিকল্প থাকবে বলে আমার মনে হয় না আপনাদের মতামত জানাতে পারেন কারণ আমি প্রথমেই বলেছিলাম যে ব্লক চেনে যখন নিবন্ধন হচ্ছে তথ্য তখন কিন্তু এটার কপিরাইট করার আর কোনো সুযোগ নেই তাহলে আপনি একটা জিনিস তৈরি করে বা আপনার একটা নিজস্ব জিনিস একটা অনেক পুরনো জিনিস সেটাকে আপনি চাইবেন যে কপিরাইট তৈরি হোক নিশ্চয়ই চাইবেন না সো আপনি এটা বাজারে তোলার আগে আপনি নিজেও হয়তো চাইবেন যে আমি আমার এই জিনিসটাকে এমন কোনো জায়গায় লিপিবদ্ধ করি যেখান থেকে আমার মালিকানা নিশ্চিত হয় কেউ এটাকে কোনো পাওয়ার দিয়েও এডিট করতে না পারে কোনো ঝামেলা না করতে পারে আমার মালিকানা যেন বজায় থাকে এই জায়গা থেকে কিন্তু এই এনএফটি ভবিষ্যতে পৃথিবী দখল করবে তবে এখন কিছু কিছু দেশ যে এনএফটিটাকে বৈধতা দেয়নি তার কারণ হচ্ছে তারা মনে করছে তাদের দেশের যে প্রত্নতাত্ত্বিক সম্পদ অথবা ঐতিহাসিক কোনো সম্পদ অথবা পুরনো অনেক পুরনো কোনো সম্পদ এটা দেশের বাইরে চলে যেতে পারে এনএফটির মাধ্যমে এই জন্যে বাংলাদেশে এনএফটির বিষয়ে কিছু খোলসা করে বলা হয়নি তবে এই এনএফটি বাইসেল করতে যে ক্রিপ্টোর প্রয়োজন হয় এই ক্রিপ্টোকে বাংলাদেশে এখনও বৈধতা দেওয়া হয়নি তবে অদূর ভবিষ্যতে পৃথিবীর সমস্ত দেশই এই এনএফটিকে বৈধতা দেবে বলে আমি মনে করছি এনএফটি সম্পর্কে আপনার মতামত কী আপনার কি মনে হয় এনএফটি সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা চাইলে আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন সেখানেও আপনি চাইলে জানাতে পারেন আমি আমার মতামতটা শেয়ার করলাম ভবিষ্যতে এনএফটি কী হতে পারে প্রশ্ন রেখে গেলাম আশা করছি প্রশ্নটার উত্তর সবাই যারা ভিডিওটা ওয়াচ করবেন সবাই প্রশ্নটার উত্তর দিয়ে যাবেন তাহলে আমরা আমাদের সবার চিন্তা একসাথে করে একটা মোটামুটি সবাই একটা ধারণা নিতে পারবো যে আসলে কি হতে পারে এনএফটির ভবিষ্যৎ আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন টাটা